আসসালামু আলাইকুম লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি কেননা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে সত্যি এগিয়ে নিয়ে যাচ্ছেন সত্যি আপনাদের কৃতজ্ঞতার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না সুতরাং ভালো ভালো ভিডিওগুলো দিয়ে যাতে আপনাদের কৃতজ্ঞতার ঋণ কিছুটা হলেও শোধ করতে পারি সেই জন্য সবসময় আন্তরিকভাবে প্রসেসটা তাহলে আজকে যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি এই ওয়েবসাইটের মধ্যে প্রায় ফিফটি লাখ এর উপরে মানুষ কাজ করছে এবং দু সালে এটি আপডেটেড হয়েছে এবং প্রথমত আপনাকে মনে রাখতে হবে আপনি যদি সত্যি অনলাইন আর্নিং জেনারেট করতে চান কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আমি আপনাকে অনুরোধ জানাবো ডাটা এন্ট্রির কাজগুলো আপনি পছন্দ করতে পারেন যদি এই কাজগুলো বোরিং এবং অনেক কাজ করার পরে সামান্য কিছু পেমেন্ট দেয় তবে আপনাকে আমি এতটুকু এনসিওরিটি দিচ্ছি যে something is better than nothing একেবারে কিছুই না পাওয়ার চেয়ে মোটামুটি যদি কিছু পান তাহলে অন্তত আপনার জন্য মাস শেষে সেটি অক্সিজেনের মতো হয়ে যাবে সুতরাং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি কেননা এটি একটি ভিডিও যে ভিডিওটি হয়তো আপনি দেখার পরে ডাটা এন্ট্রির কাজগুলো এখান থেকে খুঁজে নিয়ে আপনি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করা শুরু করতে পারেন সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি সবসময় একটি কথা বলে রাখি সেটি হচ্ছে হচ্ছে যে যে কোনো একটি অ্যাপস বা ওয়েবসাইটে কাজ করার পূর্বে আপনাকে প্রথমত দেখতে হবে সেটি কতদিন ধরে মার্কেটে রয়েছে সেটি পেমেন্ট দিচ্ছে কিনা সেটির কাস্টমার রিভিউ কেমন এবং সেটির বিশ্বাসযোগ্যতা কতটুকু আমি যদি এই ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে চাই তাহলে আমাকে আপনার আমাকে দেখাতে হবে এটির স্ট্যাটিস্টিক্স প্রথমে আমি সিমিলার ওয়েবের মাধ্যমে যখন এটি চার্জ দিলাম তখন এখানে দেখতে পাচ্ছেন যে এটির গ্লোবাল র্যাঙ্ক কান্ট্রি র্যাঙ্ক রয়েছে এবং ক্যাটাগরি র্যাঙ্ক রয়েছে আপনি যদি স্ক্রলিং করে আরও একটু নিচে চলে যান আরও অনেক ইনফরমেশন এখান থেকে পাবেন India United State Pakistan United Arab আমেরি আমিরাত এবং ইউনাইটেড কিংডম কিংডমের মতো লোকগুলো এখানে কাজ করছে সুতরাং আপনাকে আমি এতটুকু সেটি দিচ্ছি এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট যে ওয়েবসাইটের মধ্যে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন বলো রাখা ভালো আপনি কম্পিউটার এবং মোবাইলে দুটো এতে কাজ করতে পারবেন মোবাইলে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে সার্চ দিতে হবে গুগলে গুগল প্লে স্টোরে গিয়ে ইউথ ফর ওয়ার্ক এই অ্যাপটি আপনি খুঁজে পাবেন আইওএস এবং আপনি অ্যান্ড্রয়েডের মধ্যে দুটোতেই আপনি ইনস্টল করে কাজ শুরু করতে পারেন সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং আমি আপনাকে এনসিউরি দিচ্ছি যে কোনো একটি ভিডিও আপনি যেখান থেকে দেখেন হয়তো আপনার লাইফ স্টাইল চেঞ্জ হতে বাধ্য কেননা আমি এখানে সাতশো চল্লিশের উপরে ভিডিও দিয়েছি আশা করি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো ফিরছি একটু পরে সাথে থাকুন প্রায় চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো কাজের সমাহার রয়েছে আপনি এখান থেকে কোর্স করতে পারেন এবং পাশাপাশি অনেকগুলো কাজের অফার নিতে পারেন খুব সহজেই তার মধ্যে ডাটা এন্ট্রির কাজটা হচ্ছে সবচেয়ে বেশি এবং আপনি সেটি করে নিতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আমি যদি মেম্বার্স কালে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভাই প্রায় ফিফটি ওয়ান লাখ প্লাস মানুষ কিন্তু এখানে জয়েন হয়েছে আশা করি আপনি এতটুকুই যে নিশ্চিত হতে পেরেছেন যে এইখানে আপনার কাজ করতে হলে কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন নেই কোনো রকম জামালা ছাড়ে আপনি এখান থেকে কাজ শুরু করতে পারবেন খুব সহজে সো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে এই কাজটি হচ্ছে সাইন আপ করে নেওয়া হচ্ছে সাইন আপ করে নেওয়ার জন্য আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনি দুটো অপশন পাবেন প্রথমত আপনি ফ্রিল্যান্সার হিসেবে অথবা জব সেকার হিসেবে কাজ করতে চান অথবা এমপ্লয়ি হিসেবে কাজ করতে চান অথবা স্টুডেন্ট হিসেবে কাজ করতে চান তাহলে আপনাকে ইউথ সিলেক্ট করতে হবে এবং গেট স্টার্টেড এ ক্লিক করতে হবে আর যদি আপনি কোম্পানি তার মানে আপনি যে কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করতে চান অথবা পিপলকে হায়ার করতে চান তাহলে অবশ্যই আপনাকে গেট স্টার্টারে ক্লিক করতে হবে ধরুন আমি ইউথ হিসেবে কাজ করতে চাচ্ছি প্রথমত আপনাকে ফোন নেম দিতে হবে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে ইউজার অ্যাড্রেস দিতে হবে এরপর আপনার ইউজার নেম দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করার পরে আপনি নেক্সট নেক্সটে ক্লিক করার পরে আপনি আপনার ইমেলের মধ্যে একটি মেইল পেয়ে যাবেন সেই মেইলে ক্লিক করার পরে আপনি লগ হয়ে যাবেন লগ হয়ে যাওয়ার পরে আপনি যাবতীয় কাজ শুরু করতে পারবেন আশা করি এতটুকু আপনি করতে পারবেন যেহেতু আমি নিশ্চিত যে আপনি অনলাইনে যেহেতু এসেছেন আপনি ইনকাম করার জন্য এসেছেন সুতরাং আপনার নিয়োগ যেহেতু পরিষ্কার আমি অন্তত এতটুকু হান্ড্রেড পার্সেন্ট বুকে হাত দিয়ে বলতে পারি এই কাজগুলো আপনি অনায়াসে চোখের পলকেই করে ফেলতে পারবেন সো এবার শুরু করা যাক মূল আলোচনায় আমি এই ভিডিওর শেষে কিছু বোনাস টিপস এবং ট্রিক্স দেবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আপনি সেই বোনাসগুলো পাবেন এবার প্রথমত অ্যাকাউন্ট তৈরি করে ফেললেন অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে ফর জব সেকার যেহেতু আপনি কাজ খুঁজতে এসেছেন বা কাজ করতে এসেছেন সুতরাং আপনাকে জব সেকারে ক্লিক করতে হবে সার্চ জবস এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে সার্চ জবস এর মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কাজের অফার কি কি টাইপের কাজ রয়েছে সেই কাজের অফার গুলো আমি এখান থেকে আপনাদের সাথে শেয়ার করছি পাঁচশো ছিয়ানব্বইটি কাজ অলরেডি রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো এখানে প্রথমে যে কাজটি সেটি হচ্ছে earn up to three three thousand per month data entry typing work from home অত্যন্ত সিম্পল একটি কাজ এই সিম্পল কাজটি আপনি করে আর্নিং জেনারেট করতে পারবেন সো আপনি যদি স্ক্রলিং করে যদি নিচে চলে আসেন আরো কাজের অফার পাবেন এখানে earn eight thousand weekly data entry English typing work from home 8000 weekly income home based typing work contact এত earn 8000 weekly data entry work typing work from home এখানে অনেকগুলো কাজের অফার রয়েছে আপনাকে প্রথমত মনে রাখতে হবে যে এই কাজগুলোর মধ্যে কোনটি আপনি করবেন বা কোনটি পছন্দ করে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনাকে কাজের ক্রাইটেরিয়া বুঝতে হবে সো ক্রাইটেরিয়া বোঝার পরে খুব সহজে আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন সো আমি একটু আইডিয়া দিচ্ছি আইডিয়া দেওয়ার জন্য ধরুন আপনি এটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সো জব ডিটেলে ক্লিক করবেন জব ডিটেলে ক্লিক করার পরে জাস্ট আপনার সামনে ধরনের এটি ইন্টারপ্রাইজ উপস্থিত হবে এখানে সবকিছু কিন্তু অলরেডি দেওয়া রয়েছে যে আপনার কি কি রিকোয়ারমেন্ট তারা এসে আপনার কাছে সেটি সো প্রথমে তারা বলেছে যে ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক এবং job description work image to MS word typing word অর্থাৎ জাস্ট ইমেজ থেকে আপনাকে এমএস ওয়ার্ডে কালেকশন করতে বলেছে জাস্ট এই কাজটাও কিন্তু খুব সহজ আপনার যদি এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে আপনি নিজের ল্যাঙ্গুয়েজে অনেকগুলো ভিডিও পাবেন সেই ভিডিওগুলো দেখার পরে স্কিল অর্জন করবেন এবং উইকলি হচ্ছে কিন্তু আট হাজার টাকা এবং পাশাপাশি যদি আপনি মান্থলি হিসেব করেন তাহলে অবশ্যই প্রায় বত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আপনি যদি সরাসরি তাদের হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে চান তাহলে এই নাম্বারে কানেক্ট করতে পারেন এরপরে তারা জব টাইপ রেখেছে পার্ট টাইম এবার কোর্স আদারওয়াইজ মার্টিকুলার এবং স্কিলস রেখেছে English language data entry M S word computer knowledge typing just এতটুকু সো এতটুকু বোঝার পরে জাস্ট আপনাকে যে কাজটুকু করতে হবে এরপরে আপনি সরাসরি অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পরে তারা যেটি চেয়েছে যেভাবে চেয়েছে সেভাবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার পরে তারা যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে অবশ্যই আপনি এখান থেকে অর্থাৎ এই প্ল্যাটফর্ম থেকে খুব সহজে কাজ শুরু করতে পারবেন অনায়াসে এবং এখানে কাজের যে অফারগুলো রয়েছে আপনি শেষ করতে পারবেন না এবং ডাটা এন্ট্রি কাজের জন্য আপনার শুধু বোরিং লাগলেও কিন্তু আপনি কাজগুলো অনায়াসে কোনোরকম দক্ষতা বা কোনো রকম অভিজ্ঞতা ছাড়া বা কোনোরকম ইনভেস্টমেন্ট অথবা এক্সপেরিয়েন্স ছাড়া খুব সহজে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে মোবাইলে অথবা কম্পিউটার করতে পারবেন তবে আপনাকে একটি কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে শুধুমাত্র একটি ডিভাইস দিয়ে একটি মাত্র অ্যাকাউন্ট করবেন একাধিক অ্যাকাউন্ট করলে তারা কিন্তু সেই অ্যাকাউন্টটি ব্যান করে দিতে বাধ্য হবে দ্যাটস ইট এতটুকু অর্থাৎ এই ওয়েবসাইটে কাজ করতে হলে আপনি ফ্রিতে স্টার্ট করতে পারেন তার মানে আপনি আপনার ডাটা এন্ট্রি জবের জন্য যদি অ্যাপ্লাই করতে চান আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব এই ওয়েবসাইটটিকে চুজ করার জন্য কেননা কোনো রকম হেজিটেশন অথবা কোনো রকম বদারিং ছাড়া আপনি এখান থেকে পেমেন্টগুলো উইথড্র করে নিতে পারবেন অনায়াসেই সো আশা করি এই ওয়েবসাইটটিকে টার্গেট করে আপনি এগিয়েছেন এবং নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আসলে এই ওয়েবসাইটটি থেকে পেমেন্ট কিভাবে নিতে হয় সেটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো রয়েছে সেই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসুন এবং আরেকটি অনুরোধ থাকবে যে ডাফেন্টি এর উপরে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আপনারা কন্টিনিউয়াস অনুরোধ করে যাচ্ছেন যে ডাটা এন্ট্রি কোনো কাজ থাকলে বা কোনো ওয়েবসাইট অথবা অ্যাপস থাকলে তার উপরে একটি ভালো রিভিউ দিতে আশা করি এই রিভিউ দেওয়ার পরে আপনি এই ওয়েবসাইটটিতে অনায়াসে কাজ করতে পারবেন সো ভিডিওটি শুরু করার পূর্বে আমি বলেছিলাম যে আপনাদের জন্য কিছু স্পেশাল টিপস এবং ট্রিক্স দিব এবং আশা করি সেগুলো আপনি একটু পরে দেখতে পাবেন সো সেজন্য আপনাকে সরাসরি চলে আসতে হবে যে ফাইবারের মধ্যে ফাইবার একটি প্রফেশনাল মার্কেটপ্লেস এটি নতুন করে কিছু বলার নেই অনেকগুলো কাজের সমাহার রয়েছে এবং ক্লায়েন্ট এবং ফ্রিলান্সার হিসেবে অনেকে কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে আর্নিং করছে অনায়াসে তাদের দক্ষতা শো করে বা সার্ভিস সেল করে আপনি যদি ফাইবারের মধ্যে কাজ করতে চান প্রথমত আপনাকে একটি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে কিভাবে করবেন সেটি আমি একটু জাস্ট টিপস দিচ্ছি আপনি জাস্ট প্লেলিস্টে ক্লিক করবেন প্লেলিস্টে ক্লিক করার পরে আমার চ্যানেলের মধ্যে এসে এখানে ফাইবারের উপরে প্রায় আটটির মতো ভিডিও দিয়েছি স্টেপ বাই স্টেপ সেই ভিডিওগুলো দেখার পরে অনায়াসেই ফাইবারের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিভাবে গিক তৈরি করতে হয় এবং কিভাবে আপনি সার্ভিসগুলো সেল করবেন অথবা আইকেসি গিক এখানে প্রত্যেকটিকে কিন্তু গিক বলা হয় এই গিকগুলো কিভাবে আপনি ক্রিয়েট করবেন এবং কিভাবে ডেসক্রিপশন বক্সগুলো সাজাবেন এবং আপনি আলটিমেটলি যে একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করবেন সব কিছু কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যে দিয়েছি আশা করি সেটি দেখে আসতে পারেন সো আরেকটি অনুরোধ থাকবে যদি আপনি এর মধ্যে ভালো একটি প্রোফাইল তৈরি করে ফেলতে পারেন তাহলে ফ্রিলান্সার ডট কম তারপর আপওয়ার ডট কম বা আদার্স যে ফ্রিলান্সিং বিষয়ক মার্কেট প্লেসগুলো রয়েছে সেখানে স্টেপ বাই স্টেপ ট্রাই করতে পারবেন এই ডাটা এন্ট্রি কাজের জন্য এই কাজগুলো খুব সহজ কিন্তু অনেকেই বোরিং লাগে বিদেশে কারণে করতে চাই না আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করবো আপনার যদি কোনো রকম স্পেসিফিক স্কিল বা নলেজ বা এক্সপিরিয়েন্স অত ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি না থাকে তার মানে মানি ইনভেস্টমেন্ট করার মতো ক্যাপাবিলিটি না থাকে তাহলে আপনি অবশ্যই ডাটা এন্ট্রি কাজ দিয়ে আপনার ক্যারিয়ার স্টেট স্টার্ট করতে পারেন এবং স্কিল অর্জন করার পরে আপনি অনেকগুলো ওয়ে পাবেন যে গুলো আপনাকে নতুন দিগন্তে পৌঁছে দিবে সুতরাং স্টেপ বাই স্টেপ আশা করি লার্নিং অ্যান্ড আর্নিং টিপের ভিডিওগুলো দেখতে থাকুন আমি অন্তত বলতে পারি বেশি ভিডিও নয় জাস্ট যে ভিডিও আপনার ভালো লাগে সেই ভিডিও দেখে নিজেকে চেঞ্জ করে নিতে পারেন সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন এবং বেশি বেশি শেয়ার দিন যাতে আপনার মতো যারা আনএমপ্লয়েড বা স্টুডেন্টস রয়েছে অথবা নতুন কাজের সন্ধানে রয়েছে তারা উপকৃত হয় ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care